ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই চ্যানেলের ভিডিও দেখছেন সকলেই সবলাই চ্যানেল থেকেই আপডেট নিউজগুলো পাচ্ছেন তো আজকে আপনাদের সাথে আমি একটি মজার সংবাদ যদিও মজার মধ্যেই শিক্ষণীয় বিষয়ে রয়েছে তো ঢাকা মেডিকেলের ইন্টার্ন যে চিকিৎসক রয়েছেন তারা একটি বিনোদনমূলক নৃত্য করেছেন ঢাকা মেডিকেলের মধ্যেই এবং সেটি তাদের এই বিনোদনমূলক নৃত্যের উদ্দেশ্য ছিল যারা ওখানে চিকিৎসক রয়েছে তারপরে নার্স রয়েছে সেবক সেবিকা রয়েছে এবং যারা পেশেন্ট রয়েছেন চিকি যারা ওখানে রোগী রয়েছেন তাদেরকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য তারা ওখানে নৃত্য পরিবেশন করেছেন নেচেছেন তো সেখানে তাদের সেই নৃত্যটি মুহূর্তের মধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে বর্তমানে যে ভাইরাল নিউজের মধ্যে অন্যতম কিছুদিন আগে ভারতেও এরকম একটি ইন্টার ওখানে যারা শিক্ষার্থী ছিল মেডিকেলের হিন্দু মুসলিম দুই শিক্ষার্থী মিলে সেখানে নৃত্য করেছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা তো এখানে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা যে নৃত্য পরিবেশন করেছেন তার উদ্দেশ্য হিসেবে তারা যেটা বলেছেন যে তাদের উদ্দেশ্য হচ্ছে এই যারা পেশেন্ট রয়েছে রুগী এবং যারা এখানে চিকিৎসক এই পেশায় যারা নিয়োজিত রয়েছেন প্রতিনিয়ত যারা সেবা দিয়ে যাচ্ছেন তারা যারা এখানে মানুষকে বিভিন্ন সময় উৎসাহিত করছেন তাদেরকে এই একটু চাঙ্গা রাখার জন্যই তারা এই নৃত্য পরিবেশন করেছেন আপনাদেরকে সেই নৃত্যটি দেখাই চলুন একটু উপভোগ করি আমরাও এখান থেকে চাঙ্গা হওয়ার শিক্ষা নেই চলুন দেখা যাক মানে দিলাম গানের রাধে সে চুলও বাঁধে কথাটির যথোপযুক্ত প্রমাণ দিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন চিকিৎসক সারা বিশ্বের মতো বাংলাদেশের ডাক্তাররা কোভিড উনিশ মহামারীর দায়িত্ব পালনে যখন হিমশিম অবস্থা তখন তাদের উৎসাহ দিতে ডিউটির ফাঁকে এমন আয়োজন তিন চিকিৎসক শাশ্বত চন্দন আনিকা ও ডাক্তার কৃপা বিশ্বাসের অমলদা খালি গান গাইতে থাকো এর মধ্যে ডাক্তার শাশ্বত চন্দন ঢাকা মেডিকেলের চিকিৎসক পরিষদের সহসভাপতি যমুনা টেলিভিশনের কাছে তিনি জানালেন এই উদ্যোগের পেছনের গল্প করোনার একটি ভয়াবহ প্রতিক্রিয়া হচ্ছে মানুষের মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে যায় তো আমরা চেষ্টা করেছি এই নাচের মাধ্যমে যেন আমাদের এই ডাক্তার সমাজ যেন উৎফুল্ল পায় এবং তারা অনুপ্রেরণা পায় সম্প্রতি ভারতের কেরালায় একজন মুসলিম ও হিন্দু মেডিকেল শিক্ষার্থীর নাচের ভিডিও সমাদৃত হয় সারা বিশ্বে ঠিক একইভাবে এই ভিডিও পোস্টের চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছেন এই চিকিৎসকরা সকলে আমাদের এই ভিডিওটা দেখে তারা অভিনন্দন জানিয়েছে যেন আমরা যেন রোগীদের যে সেবাটা করছি এটা যেন আমরা করে যেতে পারি নিয়মিত করে যেতে পারি এবং অন্য ডাক্তাররা যেন এখান থেকে অনুপ্রেরণা লাভ করে তারা যেন উৎফুল্লভাবে রোগীর সেবা করে যেতে পারে এই ইন্টার্ন চিকিৎসকরা বলছেন করোনায় রোগী ও চিকিৎসকদের বড় অংশ মানসিকভাবে ভেঙে পড়ার শঙ্কায় থাকে এমনটা যেন না হয় সেই চেষ্টাই সামনের দিনেও কাজ করবেন তারা মনিরুল ইসলাম যৌবন নিউজ তো নৃত্যটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে কারণ আমারও ভালো লেগেছিল এইভাবে করে যদি আমরা যারা এখানে চিকিৎসক রয়েছে রোগীদের রয়েছে তাদেরকে আসলে একটু বিনোদন দিলে ভালো হয় কারণ অনেক সময় দেখা যায় যারা ওখানে চিকিৎসা নিতে যান বা যারা সেবা করেন তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করতে করতে একসময় অনেকটা হাঁপিয়ে ওঠেন অনেকে আছে মানসিকভাবে ভেঙেও পড়েন সুতরাং যদি আমরা তাদেরকে এইভাবে একটু বিনোদন দিতে পারি এন্টারটেনমেন্ট দিতে পারি এন্টারটেন করতে পারি তাহলে সেটা ভালোই হয় খারাপ নয় তো আমার মনে হয় যে তারা যে কাজটি করেছে এটা পজিটিভভাবে আমরা দেখতে পারি খুব ভালো হয়েছে তো এরকম আসলে হয় কি যে আমরা অনেক সময় দেখে থাকি কিছু ডাক্তারের কাছে যখন রোগী যায় যাওয়ার সাথে সাথে বলে কি হয়েছে তুমি তো শেষ এত তাড়াতাড়ি এত দেরি করে আসছো কেন তুমি তো আর একদিন হলেই মরে যেতে এখন আসো শেষ হয়ে আমার কাছে এখন কি করব আমি এরকম ভয় দেখিয়ে দেন আবার কিছু কিছু ডাক্তারের কাছে যাওয়ার পরে তারা বলেন তোমার কিছু হয়নি তুমি ঠিক হয়ে যাবে এরকম করে তো এটা হচ্ছে মানসিকভাবে কাউকে একটু উৎসাহিত করা তো যদি এরকম ডাক্তাররা রোগীদেরকে একটু উৎসাহিত করে তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেয় মেন্টাল সাপোর্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যখন কেউ সিরিয়াস পেশেন্ট হয়ে যায় সুতরাং তাদের এই উদ্যোগটিকে আমি অবশ্যই ওয়েলকাম জানাই তারা ভালো কাজ করেছেন নিঃসন্দেহে যদিও অনেকে অনেকভাবে এটিকে অনেক ভিন্নভাবেও দেখতে পারে তবে এটি নিশ্চক আমরা বিনোদন হিসেবেই দেখব আর এখানে তারা যে কাজটি করেছেন এগুলো করলে আসলেই মানসিকভাবে চাঙ্গা থাকা যায় এবং রোগীরা উৎসাহিত হয় যারা ওখানে প্রতিনিয়ত কাজ করছেন তারাও অনেক সময় নার্ভাস হয়ে যান অনেকে আছে কাজ করতে ভয় পেয়ে যান সেগুলো হবেন না প্রতিনিয়ত তারা কাজ করতে পারবেন তো এগুলো আমরা পজিটিভভাবেই দেখছি আমার মূল্যায়ন পজিটিভ এবং তারা এগুলো করে যে যে উদ্দেশ্য তারা করেছেন এটি বেশ ভালোই হয়েছে এবং তাদের নৃত্যটিও ছিল খুবই রোমান্টিক খুব ভালো হয়েছে আসলে যে ডাক্তাররা এত সুন্দর নাচতেও পারেন সেটি আমরা না দেখলে বুঝতাম না খুব চমৎকার তাদের নৃত্যটি হয়েছে বিশেষ করে যে দুজন মহিলা চিকিৎসক যে নেচেছেন খুবই অসাম ছিল তাদেরকে অনেক থ্যাংক ইউ এবং তাদের নৃত্যটি খুব ভালো লেগেছে সকলেই তাদের নৃত্য খুব ভালোভাবে নিয়েছে বিনোদন আরও চালিয়ে যান খেয়ে অন আজকে শেষ করছি আবার এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো দেশের প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ কোনো সংবাদ নিয়ে আমরা ওই চ্যানেলে আলোচনা করে থাকি আপনারা সেই সংবাদগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ এভরিবডি